প্লিজ ইসলামের পথচর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব উমার রাদি আল্লাহ তায়ালা আন ছেলের কান্না মক্তব থেকে এসে খলিফা উমারের ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে হজরত উমার তাকে কাছে টেনে জিজ্ঞাসা করলেন কাঁদছ কেন বৎস ছেলে উত্তর দিল সবাই আমাকে টিটকারি দেয় বলে দেখ না জামার ছিঁড়ি চৌদ্দ জায়গায় তালি বাপ নাকি আবার মুসলিম জাহানের শাসনকর্তা বলে ছেলেটি তার কান্নার মাত্রা আর বাড়িয়ে দিল ছেলের কথা শুনে হয়রত উমার ভাবলেন কিছুক্ষণ তারপর বায়তুল মালের কোষাধ্যক্ষকে লিখে পাঠালেন আমাকে আগামী মাসের ভাতা থেকে চার দিরহাম ধার দেবেন উত্তরে কোষাধ্যক্ষ তাকে লিখে জানালেন আপনি ধার নিতে পারেন কিন্তু কাল যদি আপনি মরে যান তাহলে কে আপনার ধার শোধবে হজরত উমার ছেলের গামাথা নেড়ে সান্ত্বনা দিয়ে বললেন যাও বাবা যা আছে তা পরেই মক্তবে যাবে আমাদের তো আর অনেক টাকা পয়সা নেই আমি খলিফা সত্য কিন্তু ধন সম্পদ তো সব জনসাধারণের ইসলামের পথচারী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন